ছয় মাসের জন্য ভিন রাজ্য মোর বাপের ব্যবসা দেখবার জন্য রেখা কিন্তু তুই কথা দে রেখা তুই মুখ ভুলিবার পারবো না রেখা ভুলিবার পারবো না কাজল মুই যে মোর মামার কথা দিছু কাজল মোর মামাক ছাড়া যে মুই কাকু বিয়েও করবার পারিব না রেখা তুই ভুলি থাকিস না রেখা মুই চলি আছো রেখা ছয় মাসের জন্য আর আসিয়া যেটা দর্শনে বড় দেখা হয় রেখা দর্শনে বড় দেখা হয় ওই গেলি রেখা বিদায় রেখা বিদায় ওই মোর বেটা তুই বিয়া করিবার চাস কাকা বাবু voy año. ¡Vamos! মানুষে মনে করো না ওই গোপীরা আজ বামন হয়ে স্বর্গের চান ধরবার পরে এমন ওই শিক্ষা দিন যাতে কোনো গরিব গরিব মেয়েরা কোনোদিন যত বড় লোকের ওই বেকার তাকে হাত না বাড়ে এমন শিক্ষা দিন কোনোদিন Proteco. <laughs>